ডিয়ার এক্স শুনলাম তোমার বয়ফ্রেন্ড নাকি বেশ ভালোই টাকা ইনকাম করে হ্যাঁ তোর মতো বেকার নয় মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করে তা বেশ ভালো আমার তো পাঁচ হাজার দেখলি তো কোথায় কুড়ি হাজার আর কোথায় পাঁচ হাজার আগে লেভেলে আয় তারপর কথা বলবে আরে দাঁড়াও দাঁড়াও আমার দিনে পাঁচ হাজার এবার তুমি হিসাব করে দেখো কে কোন লেভেলে